আবারও স্বাগতম আপনাদেরকে নতুন একটি টিপসে বন্ধুরা আজ আমি শেয়ার করব কোনো মেয়ে বিয়ের আগে মেলামেশা করেছে কিনা সেটি কি দেখে বুঝবেন বন্ধুরা একটি মেয়ে যদি বিয়ের আগে মেলামেশা করে অর্থাৎ কারো সঙ্গে সঙ্গম করে বা পরপুরুষের সঙ্গে একাধিকবার মিলন করে সহবাস করে তাহলে সেটা বোঝার খুব একটা ভালো উপায় বা পদ্ধতি নেই তবে কিছু কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো দেখে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার সঙ্গিনী কোনো ছেলের সঙ্গে বা কোনো মেয়ের সঙ্গে সহবাস করেছে কিনা বন্ধুরা সেই ক্ষেত্রে প্রথমে যেটি করতে হবে সেটি হলো প্রথমে আপনি তাকে যখন বাসর রাতে তার সঙ্গে মিলন করবেন তখন দেখবেন সে কোনো কিছুতেই আপত্তি করবে না বন্ধুরা এটা এই প্রকাশ করে না যে সে আগে মিলন করেছে তবে যদি দেখেন যে সে আপত্তি করে না এবং আপনি তার সঙ্গে যখন সঙ্গম করছেন তখনও সে কিছু বলে না সে সেটাকে উপভোগ করে তাহলে বুঝবেন যে সে বিয়ের আগে কোনো না কোনো ছেলের সাথে মিলন করেছে এবং তার জনি এবং স্তন দেখে আপনি কিছুটা আইডিয়া পেতে পারেন স্তনের দিকটা যেটা হবে সেটা ছোট থাকবে চ্যাপটা থাকবে তুলতুলে থাকবে না সেটা অনেক বেশি দৃঢ় হবে এবং নিপলের চারপাশের যে গাঢ় অংশ থাকে তার রং গোলাপি ও হালকা বাদাম রঙের হবে এছাড়াও মেয়েদের আরও একটি জিনিস দেখে বোঝা যায় সেটা হলো সতীপদ্মা অনেক অনেক মেয়েদের কয়েকবার জনমিলনের পরও এই হাইম্যান বা সতীচ্ছেদ অক্ষত থাকে সরি <coughs> এদের নকল ভার্জিন বলা হয় কিংবা সিউডো ভার্জিন নামে অবহিত করা হয় তবে এই হার অনেক কম সাধারণত এভাবেই একটা মেয়ের ভার্জিনিটি চিহ্নিত করা হয় তবে যেসব মেয়েরা বেশি খেলাধুলা শরীরচর্চা করে সাইকেল চালায় মোটরসাইকেল চালায় ঘোড়ায় চড়ে এবং হস্তমৈতন করে তাদের হাইমেন বা সতীচ্ছেদ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি একজন মেয়ের যদি সতীচ্ছেদ ছিঁড়ে গিয়ে থাকে তাহলে সেটা দেখেও আপনি তাকে সন্দেহ করতে পারবেন না কারণ অনেক কারণে সতীচ্ছেদ হতে পারে তবে অনেকের আবার দেখা যায় একাধিকবার মিলন করার পরেও